ইসলামের সম্ভাবনা এবং ঐতিহ্যের সঙ্গে যোগহীন কোনো রাজনীতির ভবিষ্যৎ এদেশে নেই মানুষ যে সমস্ত কথা বলে সমস্ত প্রয়াসের মধ্যে একটা কপটতা রয়েছে বোকা লোকেরা বোকামিতে ভয়ানক চালাক তারা সর্বশক্তি প্রয়োগ করে বোকামিকে টিকিয়ে রাখতে চায় বাঁধনহীন মানুষের অনেক বাঁধন পুরুষ একজন নারীর সঙ্গে যেভাবে সম্পর্ক নির্মাণ করে সেভাবে একজন মানুষ একটি বৃক্ষের সঙ্গে সম্পর্ক সৃষ্টি করতে পারে